প্রিয় ছাত্রছাত্রী আমি হাদুজ্জামান জাগিরদার তোমাদের প্রিয় আদিশা আজকে আমি তোমাদের সামনে প্রিপোজিশনে কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম question the child was afraid dash police অপশনে দেওয়া আছে of do for what will be the answer আনসারটি কী হবে আনসারটি হবে অ্যাফ্রেড অফ অ্যাফ্রেড অফ কথাটির অর্থ হচ্ছে ভীত হওয়া তোমরা এন অ্যাপ্রুজ টু পরে লিস্ট অফ প্রিপোজিশন দেওয়া আছে সেগুলো দেখে নেবে আশা করা যায় ম্যাক্সিমাম কোয়েশ্চন এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে দ্বিতীয় question I astonished dash your conduct at to for এর উত্তর তিনটি আছে শুদ্ধ উত্তরটি হবে astonished at question number three the book consist dash seven chapters of for to what will be the সাকুই first option A consist of consist of কথাটির অর্থ হচ্ছে কথাটির অর্থ হচ্ছে গঠিত হওয়া বা গঠন হওয়া next question he is good best cricket option A of option B at option C to শুদ্ধ উত্তরটি হবে option A good at next he came a good family he came a good family option A of option B at option C to correct answer option A. Question number 6. The boy in prompt dash his answers. Option A of option B at, option C in. হ্যাঁ next question number 7 the keep the book dash table answer on the table বইটি টেবিলের উপরে রাখা Next, I was late deaf school for in on or late for late এর সাথে preposition for বসে The headmaster has no control dash the students control for control on control over control over টি শুদ্ধ উঠতে Next, you are expected dash behave well for to over শুদ্ধ উঠতে expected টু এক্সপেক্টেড টু প্রিপারেশনটি অপশনটি option B correct answer next there were there are twelve month dash a year for a year to a year in a year শুদ্ধ আনসারটি হবে ইন এ ইয়ার আচ্ছা এতটুকু পর্যন্ত আসে থাকলো পরবর্তীতে আবার দেখা হবে আবার অন্য